আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি যদিও এখনও আমাদের যে ইচ্ছা ছিল বা লেজেন্ডা ছিল যে আমরা একশো জন গ্রুপের মেম্বার হওয়ার পরেই কাজ শুরু করে দেবো তো এখন প্রায় নব্বই জনের মতো হয়ে গেছে বাকি দশজনে আশা করি হয়ে যাবে তো আমরা একজনের জন্য সবাইকে অপেক্ষা করে রাখবো এটা আসলে কেমন হয়ে যায় তো সেই জন্যই আমরা কাজ শুরু করে দিয়েছি <clears throat> আমার শরীরটা একটু অসুস্থ হয়তো বা ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হইতে পারে তারপরেও ভিডিও সবাই দেখবেন কাজ শিখতে হয় এবং অবশ্যই কাজ শিখতে পারবেন তো আমরা আজকে যেটা করবো সেটা এবং যারা অ্যাক্টিভ আছেন যে অ্যাক্টিভ নাই আপনাদের সহপাঠী এখন বলতে পারেন মেম্বার যখন আপনারা একটা স্কুল কলেজে পড়েন তখন আপনারা এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চ যারা থাকে তারা আপনার সহপাঠী কেউ যদি একদিন স্কুলে বা কলেজে না যায় পড়তে না আসে সেটা আপনারা টেকনোলজি হেল্প করে এখানেও ঠিক সেটাই করে একদম আরেকজন হেল্প করেন যারা অ্যাক্টিভ নেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন দায়িত্ব থেকে যোগাযোগ করে আপনার আশেপাশে কেউ আসতে সবাই সবার সাথে একটা কথা বলেন আমি সবাই সবাইকে একটা গ্রুপ অবশ্যই অচিরেই আর সবার সাথে কমিউনিকেশন করবেন করে কমিউনিকেশন করলে আরেকটা বিষয় হবে কি যে না আপনারা প্রায় একশো জন হয়ে গেছে একশো জন কিন্তু এক জায়গার না এক একজন এক এক জায়গার তো এখানে আপনারা যদি কমিউনিকেশন করেন তবে আরেকটা একটা জিনিস দেখবেন যে কেউ হয়তো আপনার বাড়ির পাশে বা আপনার থানার পাশে আপনার জেলার পাশে আছে কাছাকাছি কেউ আছেন তো এক্ষেত্রে হবে কি আপনাদের সম্পর্কের একটা বিল্ড আপ হবে বন্ধুত্বটা বাড়বে কাজের ক্ষেত্রে এটা খুবই জরুরি একজন আরেকজনের সাথে সম্পর্কটা রাখা তো অবশ্যই আপনারা নিজের নিজের যোগাযোগ করবেন এবং আরেকজনকে কাজের জন্য উৎসাহিত করবেন কাজ শিখবেন আর এখান থেকে কি শিখতে পারলেন কি শিখতে পারলেন না কি বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর অবশ্যই হ্যাঁ আমি লাইভের একটা ব্যবস্থা করব নেক্সটে আজকে যেটা করতেছি এটা আসলে একেবারেই বেসিক ধারণা সিপিএ সম্পর্কে সবাইকে বেসিক ধারণা দেবো যারা সিপিএ সম্পর্কে বোঝেন বা জানেন আমি অবশ্য বলছিলাম যারা সিপিএ তো জানেন না যারা শিখছেন তাদের এখানে দরকার নাই যারা শিখতে চান তারা এখানে আসেন তো হ্যাঁ যারা সিপিএ সম্পর্কে হালকা ধারণা রাখেন তারা হয়তো জানেন এই বিষয়গুলো তারপরেও আমি একটু ফর্মালিটির জন্য বলে রাখি আসলে আমরা সিপিএ বলতে কি বোঝাই সিপিএটা আসলে কি সিপিএ সিপিএ বলতে সিপিটা কাজ করে আসলে সিপিএর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন দেখুন সিপিএর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন হ্যাঁ আমি আরেকটা কাজ করি একটু মার্ক করে করে দেখাই সেক্ষেত্রে আপনাদের হয়তো ভালো হবে সরি ওকে দেখেন সিপিএটা আসলে কি বলা হয় সিপিএর বলতে এখন আমরা যেটা বলি সিপিটা সিপিটা হচ্ছে গিয়া কস্ট পার অ্যাকশন হ্যাঁ cost per action cost per action বলতে মানে কোনো কিছুর কস্ট বা কোনো অ্যাকশন হিট পোড়া করার পরে কোনো একটা অফারের অ্যাকশন সেটা পুরা করার পরে সেই অফারের যে মালিক থাকে বা অফারটা যে প্রোভাইড করে সেখান থেকে আমরা একটা কমিশন পাই তো এখানে কি কোনো একটা অফার কমপ্লিট করলেই আমরা এখান থেকে পাচ্ছি এটি তো এটি মূল মানে মূল এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে তো এখন প্রশ্ন থাকতে পারে যে এই কস্ট বা অ্যাকশন যে অফারটা আমরা কস্ট পুরো করব কস্ট পুরো করাবো তো সেটা আমরা কোথায় পাবো আসলে সিপিএ সিপিএটা কিন্তু একটা নেটওয়ার্ক সিপিএটা নিজেই একটা নেটওয়ার্ক এখন সিপিএ এই নেটওয়ার্কের মধ্যে আরও বিভিন্ন অনেক হাজার হাজার নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে এখন সিপিএতে কাজের মজা একটা এই যে দেখেন আপনারা যদি ওয়েব ডিজাইন শেখেন গ্রাফিক্স ডিজাইন শেখেন ওয়েব ডেভেলপমেন্ট শেখেন মানে যে কোনো আর অন্যান্য যে কোনো কাজ শেখেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কাজটা শিখতে হবে ভালোভাবে দক্ষ হতে হবে দক্ষ হয়ে যে কোনো মার্কেট প্লেসে কাজ সম্পর্কে বিট করতে হবে এবং সেখানের প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে কাজটা খুঁজে নিতে হবে বা কাজটা আপনাকে জিতে নিতে হবে খুঁজে নেওয়া না কাজটা আপনাকে জিতে নিতে হবে আর এখানে সিপিএ যেটা হয় আপনার জন্য কাজ অফার তৈরি করা থাকে আপনি শুধু সেই অফারটা নেবেন সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো যে কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন সেই অফারটা সিলেক্ট করে নিয়ে আপনি কাজ করবেন বিষয়টা বোঝাতে পারছি এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দিয়ে আপনাকে অফার তৈরি করে রাখছে আপনি শুধু সেখানে কাজ করবেন এখন খরচ অফারটা কোথায় যাবেন আমি যেটা শুরুতে বললাম যে সিপিটি একটা নেটওয়ার্ক অ্যান্ড এই সিপি এর মধ্যেই আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নেটওয়ার্ক চলে আসে এখন সিপিতে অফারটা কীভাবে আসে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জিনিস তৈরি করতেছে লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি করতেছে সেই প্রোডাক্টগুলোর অ্যাড করা দরকার মানে মানুষকে জানানো দরকার তো তারা সেই অ্যাডগুলো এখন ধরেন আমি সাপোজ আপনি বা আমি একটা মগ তৈরি করলাম কফি খাওয়ার মগ তৈরি করলাম একটা আমার ব্র্যান্ডের তো আমার ব্র্যান্ড সম্পর্কে তো সবাই জানে না তো এই ব্র্যান্ড সম্পর্কে সবাইকে জানাতে হবে তো তারা করে কি তারা সেই ব্র্যান্ডের একটা লিঙ্ক তাদের ওয়েবসাইটের লিঙ্ক তারা কি করে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা একটা ওয়েবসাইটে দিয়ে দেয় এই সিপিএর যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে তারা ওই লিঙ্কটা দিয়ে দেয় এবং লিঙ্কে বলে দেয় যে আমার এই অফারের লিঙ্কে যদি কেউ ঢোকে ঢোকে যদি কেউ ইমেল সাবমিট করে পিন সাবমিট করে বা প্রোডাক্টটা বাই করে কিনে তো সেক্ষেত্রে আমি তাকে একটা কমিশন দেবো এক ডলার দেড় ডলার দুই ডলার দশ ডলার বিশ ডলার বা চল্লিশ ডলার বা একশো ডলার এটা একটা কমিশন দেবো তার অফারটার ক্ষেত্র বিশেষ তার প্রোডাক্টের দাম হিসাবে সে যদি ওখানে একটা বাই করে অথবা ইমেল সাবমিট পিন সাবমিট তার একটা রিকোয়ারমেন্ট থাকবে সেই কারণে যদি কেউ পুরো করে সেখান থেকে আপনি একটা কমিশন আপনি শুধু কী করবেন সেই মার্কেট প্লেস কোনটা কোন মার্কেট প্লেস সেই কফি খাওয়ার মগটি সেল করার অফারটি আছে আপনাকে সেটা কত সেই অফারটা খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে আপনাকে ওই অফারটা নিয়ে কাজ করতে হবে তো কি হয় অফার তো অফারটা তারা কীভাবে দেয় দেখেন আমি এখানে বলছি এই যে অফার বিভিন্ন মানুষ এই যে অফার এই অফারটা বিভিন্ন মানুষ করে কি এই যে সিপিএর যে নেটওয়ার্কটি আছে আমি আপনাদের বোঝানোর সাথে এখানে দিছি সিপিএর যে নেটওয়ার্কটি আছে দেখেন এই যে সিপিএর যে নেটওয়ার্কটি আছে এখানে এখানে মনে করেন সিপিএর এটা হচ্ছে মূল অনেক নেটওয়ার্ক তো এই অফারের যে মানুষগুলো আছে অফারের মানুষগুলো এখান থেকে ঠিক এই জায়গায় এখান থেকে ঠিক এই জায়গায় অফারগুলো দিয়ে থাকে তাদের অফারগুলো যে বিভিন্ন এখানে দেন আমি আপনাকে বলি এন্ড বিভিন্ন ধরনের এটা ধরেন বিভিন্ন নেটওয়ার্ক যেমন লাইক অনেক রকম নেটওয়ার্ক আছে ম্যাক বাউন্টি অ্যাডভার্টেন লস পোলোস অনেক রকম সাইটের নেটওয়ার্ক আছে কিছু এরকম network market health health media health product পাওয়া যায় সেখানে আরও কিছু নেটওয়ার্ক আছে যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া এরকম অনেক হাজার হাজার নেটওয়ার্ক আছে আমাদের শুধু সেইখান থেকে নেটওয়ার্কগুলো খুঁজে নিয়ে আমাদের কাজ করতে হবে তো কী করে অফারগুলো বিভিন্ন লোক বিভিন্ন কোম্পানি এখান থেকে অফারটা নিয়ে এই জায়গায় অফারটা দিয়ে রাখে তো অফারটা যখন এখানে দিয়ে রাখে তখন কি করা হয় এখান থেকে এই অফারগুলো তারা মার্কেটিং করে এই কোম্পানিরা নিজেই অফারগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য এই এই সব সাইটের মার্কেটিং এরা নিজেরাই করে তো আমাদের কি করতে হয় এই সাইট সম্পর্কে জানতে হয় সাইটে কীভাবে লিঙ্কটা প্রমোট করতে হয় কীভাবে লিঙ্কটা নিতে হয় এটা জেনে কি করতে হয় আমরা যারা অ্যাফিলেট আছি ঠিক আছে আমরা এই যে যারা অ্যাফিলেট আছি আমরা যারা এই অ্যাফিলেট আছি এই অ্যাফিলেট দেখেন অ্যাফিলেটের সংখ্যা কিন্তু নেটওয়ার্ক যা আছে নেটওয়ার্কের চেয়ে কিন্তু অ্যাফিলেটের সংখ্যা অবশ্যই বেশি কারণ যত অ্যাফিলেট আছে তত কিন্তু নেটওয়ার্ক থাকে না তারপরেও নেটওয়ার্ক যাই থাকে নেটওয়ার্কের মধ্যে যত অফার আছে তার সমস্ত সমস্ত অ্যাফিলিয়েটরা মিলে যদি সারা জীবন কাজ করে অফার কিন্তু শেষ করতে পারবে না আর সবচেয়ে মজার বিষয় হলো কি আপনি একের পর এক অফার পেয়েই যাবেন এখানে কোনো অফার কখনোই শেষ হবে না আপনার জন্য অফার থেকেই থাকবে যেমন আপনার যদি আপওয়ার্কে তোমার ফ্রিলান্সার ডট কমে যখন আপনি কাজ করতে যাবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রেগুলার যখন কাজ করতে যাবেন তখন আপনি একটা অফার নিয়ে কাজ করার পরে একটা কি বলে অর্ডার নিয়ে কাজ করার পরে সেই অর্ডারটা কিন্তু পরবর্তীতে আপনার থাকবে না ওইটা কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে নতুন অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে সেই অর্ডারটা সম্পর্কে আপনাকে বিট করে তারপরে পাবেন তো এখান থেকে কী হবে এই যে অ্যাফিলেটগুলো অ্যাফিলেটগুলো চলে যাবে এই সব নেটওয়ার্কে অ্যাফিলেটগুলো এইসব নেটওয়ার্কে চলে যাবে এইসব নেটওয়ার্কে অ্যাফিলেটগুলো যাওয়ার পরে সারা সেখান থেকে কোন নেটওয়ার্কে বিভিন্ন নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করে সেসব নেটওয়ার্কে কি অফার আছে কি অফার নাই এইগুলো নিয়ে কি অফার আছে কি অফার নাই এগুলো নিয়ে রিসার্চ করবে রিসার্চ করার পর যেটা হবে সেটা হচ্ছে গিয়া রিসার্চ করার পর যেটা হবে সেটা হচ্ছে তার যে অফারটা ভালো লাগে যে অফারটা তার ভালো লাগে সেই অফারটা চুজ করবে চুজ করে নিয়ে সেটা বিভিন্ন সাইট আছে বিভিন্ন ফ্রি সাইট পেড সাইট বিভিন্ন যেগুলো আমরা ফ্রি মার্কেটিং পেড মার্কেটিং বলি সেসব সাইটে তারা প্রমোট করবে ট্রাফিকে কনভিন্স করবে অফারটি নেওয়ার জন্য ট্রাফিককে কনভিন্স করে তাদেরকে বোঝাবে যে হ্যাঁ অফারটা নিতে হবে তখন সেই অফারটি সেখানে সেল করতে পারবে বা অফারটি কমপ্লিট অফার অ্যাকশনটা কমপ্লিট করাতে পারবে তখনই সেখানে তাদের আর্নিংটা চলে তো এটাই হলো সিপিএর মূল বেসিক কাজ এইভাবেই সিপিএর কাজটা হয় আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের বিষয়টা ছিল এই যে সিপিএ সম্পর্কে বেশি কিছু ধারণা দেব তো আশা করি সবাইকে ধারণা দিচ্ছি আর ভিডিওর টাইমটা বেশি বড় করলাম না ভিডিও টাইম বেশি বড় হলে সমস্যা অলরেডি কতক্ষণ হয়ে গেছে প্রায় এগারো মিনিট হয়ে গেছে আমরা আশা করি খুব বড় বড় ভিডিও করব না ছোটো ছোটো ভিডিও করব যাতে সবাই ছোটো ছোটোভাবে বুঝতে পারে এবং বুঝতে সক্ষম হয় তারপরেও সবাইকে বলতেছি যারা বুঝতে পারতেছেন বা পারতেছেন না যাই হলেন যে যেটা বুঝতেছেন সেটাও কমেন্ট করুন যে যেটা বুঝতে পারেন সেটাও কমেন্ট করে জানান কারণ কি আপনারা যদি আমাকে না জানান আমি কিন্তু বুঝতে পারবো না আসলে আপনারা কি জানতে পারতেছেন কি জানতে পারতেছেন না আর হ্যাঁ অবশ্যই বারবার বলে রাখতেছি যারা গ্রুপে অ্যাক্টিভ থাকতেছেন না তারা অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবেন আমি পরপর তিনটা এরকম ভিডিও দেবো তিনটা ক্লাস দেবো তিনটা ক্লাসের মধ্যে যারা সবাই যদি অ্যাক্টিভ না হয় যারা অ্যাক্টিভ হবে না তাদেরকে আমি রিমুভ করে দেবো আমি গত দুদিনে দেখছি আমি সবাইকে বলছিলাম যে যাদের নিজেদের ল্যাপটপ বা পিসি আছে সেই ল্যাপটপ পিসির যে কনফিগারটা আছে সেটা যেন কমেন্ট করে জানাই আমি খুব কম জনকেই দেখছি যে অ্যাক্টিভভাবে ইয়ে দিছে তো আপনাকে কাজ শিখতে গেলে সময় দিতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে তা আদারওয়াইজ কাজ শিখতে পারবেন না আপনারা যদি কোনো আইটি প্রতিষ্ঠান বা কোনো ইয়েতে যান স্কুল কলেজ যেখানে আপনারা প্রাইভেটে যান তো সেখানে যদি আপনাকে ক্লাসে ঠিকমতো উপস্থিত না হন আপনি কি শিখতে পারবেন সে একদিন হয়তো মিস যেতে পারে কিন্তু রেগুলার তো আপনাকে থাকতে হবে তাই না তো আমাদের এর পরবর্তীতে কিছু টাইম থাকবে সেই টাইমে আপনাকে উপস্থিত থাকতেই হবে আমরা টাইম দিয়ে দেবো কারণ আমি এত কষ্ট করে আপনার আমাদের জন্য সময় ব্যয় করব তো আপনাদেরও তো আসলে সমাজের জন্য সময়টা আনানো দরকার তাই না তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা সবাই আসবেন ভিডিওগুলো ভালো করে দেখবেন দেখে বোঝার চেষ্টা করবেন আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি এখন থেকে রেগুলার আপডেট এবং রেগুলার কাজ দিতেই থাকবো একটা করে নতুন কাজ দেবো এবং আপনারা সেই কাজগুলো প্র্যাকটিস করবেন বোঝার চেষ্টা করবেন আজকের কাজ অবশ্য আপনাদের কোনো প্র্যাকটিসের কোনো বিষয় নাই এখানে সম্পূর্ণই হচ্ছে গিয়া একটা বেসিক ধারণা তবু আপনাদের ধারণাটা নিয়ে থাকা ভালো আসলে সিপিএটা কি অনেকে জানেই না সিপিএটা কি সিপিএ শুধু জানে সিপিএ কীভাবে কাজ করে জানে না আমি তাদের উদ্দেশ্যে এটা করছি <clears throat> বন্ধুরা ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত নেক্সট ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি সবাইকে আবারও গ্রুপে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম